What's up everybody, this is Anik the Fit Boy and today I'm going to show you best beginner's workout and you can do this anywhere. So guys আজকে আমি বিগিনারদের জন্য এক্সারসাইজ দেখাবো যেগুলো আপনারা বাসায় অথবা জিমে করতে পারবেন যারা প্রথম জিম শুরু করতে যাচ্ছেন সো তাদের জন্য সো প্রথমে যে এক্সারসাইজগুলো দেখাবো সেগুলো হচ্ছে stress up workout so guys stress up workout হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি আনার জন্য এবং আমরা যখন ওয়ার্ম আপ অথবা ওয়েট নিব তখন যাতে কোনো জায়গায় টান না লাগে সেজন্য এক্সারসাইজগুলো করবো সো ফার্স্টে আমরা হেড থেকে শুরু করবো সো প্রথমে head up and down then slowly এটাকে সার্কেল করব ফোকাস করবো হাতটা ভাঙবে না জন্য লেগ থেকে করবো মনে হবে সাইড সাইড প্রেস করবো স্লোলি another leg ফার্স্ট ডেতে জিমে যদি ওয়েট নেন তারপরে যদি অনেক ব্যথা হয় তখন এক্সারসাইজগুলো করবেন আপনাদের পেইনগুলো কিছুটা হলেও রিমুভ হবে ওকে নেক্সট এক্সারসাইজ পুরো আমরা হ্যান্ডটাকে স্ট্রেট করবো স্লো April, you know, কিছু বেশি এক্সারসাইজ করব যেগুলো আমাদের হাতের শক্তি ইনক্রিজ করার জন্য প্লাস আমাদের ওয়ার্ম আপে যাওয়ার জন্য তো প্রথম আমরা দিতে পারি push up so ten push up দিব যারা পুশ আপ দিতে পারে না তারা প্ল্যান অথবা যাদের প্ল্যান দিতে সমস্যা তারা জিমে পুলিং করতে পারে এবং বাসায় থাকলে প্ল্যান দেওয়ার চেষ্টা করবে স্ট্রেট করি ওয়েরাজ নেক্সট আমরা ওয়ার্ম আপ এক্সারসাইজ করব সো প্রথম এক্সারসাইজ অনে জাম্প স্লোলি হাতটাকে বেন্ড করে slowly jump thirty second rest দিব দেন আরেকটা এক্সারসাইজ করবো আমরা next Next one which is like jumping jack. That is my one of vertices. তো ওয়ার্ম আপ যখন আপনারা যাবেন তখন এটা বিগিনার্সটা দুই থেকে তিন সেট দেওয়ার চেষ্টা করবেন প্রতিটা থার্টি সেকেন্ড অন থাকবে থার্টি সেকেন্ড অফ নেক্সট সময় jumping jack That's all for today's video. If you last minute to video, definitely smash the like button. Leave a comment below for my next video. And subscribe my channel if you haven't already. Bad luck. Live love. Peace out.